ওই পুকুর পারে মনে হয় গোসল করানোর লিগা প্রস্তুতি লইতেছে হায় হায় দেখছস না একবার বৃষ্টি হয়ে গেছে আবারও আকাশে ম্যাক করছে আবার যদি বৃষ্টি নামে আর সেই বৃষ্টি পানি যদি ওর মাথায় পড়ে তাহলে তোর মাথা ব্যথা করবো হ তুমি আগে কইবা না মানে এখন তুই জলদি ছাতা নিয়ে ওর কাছে যা ওর মাথায় ছাতাটা ধরে থাকবি বৃষ্টির পানি যেন ওর মাথায় না পড়ে হ্যাঁ একদম ঠিক কথা ও তো সাইনো সাইজ আছে ওর তো মাথার মধ্যে পানি পড়লে ওর মাথা ব্যথা করবো ওমা তুমি কোনো চিন্তা করো আমি এখন যাচ্ছি আমি ছাতি ধরমু ওই ছাতির নিচে পুকুরে ডুবে ডুবে গোসল করবো শোনো মা পিছু উল্টা দিতে পারে আম গাছে জাম ধরতে পারে কাঁঠাল গাছে লিচু ধরতে পারে কিন্তু তুমি যেটা করছো এটা তো আমি অমান্য করতে পারবো না মা আমি এখন যেতেছি আমি ছাতি ধরবো হপ হপ করে গোসল করবো ওই তোর মায় কইছে আকাশে যে কোনো সময় বৃষ্টি নামবো বৃষ্টির ফোঁটা যদি তোর মাথার মধ্যে পড়ে তোর কিন্তু মাথা ব্যথা করবো তোর সাইনো সাই রোগ আছে আর নাহলে ঠান্ডা কাশি ওইব আমি ছাতি তোর মধ্যে গোসল করবি বুঝছস ভাই আমি গোসল করবো এখন আমার ডিস্টার্ব করেন তুমি যাও বাড়ি যাও মায় কইছে কথা শুনতে হইব তার কাছে বেল ধরবো আম গাছে দাম ধরবো তার মায়ের কথা কিন্তু উল্টান দেবো না কই দিলাম একদম ভাইরা বললাম কিন্তু তুমি কোনোদিন দেখছো যে কেউ সাদা মাথাতে গোসল করে দেখছো কোনোদিন এ অসুবিধা কি তুই এনে একটা ডুব দিয়া পানির নিচে সাঁতার কেটে আইসা আমি এটা ছাতা ধরবো ছাতার নিচে এবং মাথা উঠাবি তাইলে তো তোর মাথার মধ্যে পানি পড়বো না যেমন মা তেমন হয়েছো তুমি ঠিক আছে সাদা মাথাতে তুমি নিজে এই জায়গায় দাঁড়াই থাকো আমি গোসল করে আসি নড়বা না কিন্তু খালি জানি না নাইলে তোর শেষ করে লাইতাম বাড়িতে যাইতেছি দেখো ফুলবানু সামনের মাসে তোমার আর আমার বিয়া তুমি এই সময় বাইরে এত ঘোরাঘুরি করো না আর তাছাড়া ওই যে জামালের ভাই কামাল সে তো তোমার সবসময় নজরে রাখে ওই উগ্র কামালের কথা আমার সামনে আসলে পরে ওরা থাপড়ায় দাঁত সব ফালাই দিব না আমি দেখো ফুলবানু শুধু শুধু থাপড়ানোর কি দরকার ওই ঘুমন্ত জায়গা এখনো লাভ আছে তুমি ওরে কইতেছো ঘুমন্ত বাঘ আহা হা ও যদি বাঘ হয় তাহলে তুমি কি ছাগল এই তো কথা কইলে উল্টা বোঝো কিসের জন্য নেগেটিভ বোঝো কেন আমি কি কইতে চাইছি আর তুমি কি বুঝছো আমি কইতে চাইছি সামনে তো বিয়া অল্প কয়দিন পরে বিয়া এই তুমি বাইরে একটু বেরোয় না বাইরে না বেরোলে তো কোনো ঝামেলা হয় না আমি কি চিড়িয়াখানা জীবজন্তু যে সারাদিন খাঁচার মধ্যে বন্দি থাকবো তোমার কথা না আমার একদম ভালো লাগে না আমি আমার বাতাস কথা কম না বাতাস দিতে হ্যাঁ আমার আমি না খাম নেই আমার খেতে নেই নেই মা তুমি তার সৎ ছেলে ভাবো না তার কাছে বেল ধরতে পারে দুনা উল্টাই যাইতে পারে তোমার এই সৎ ছেলে কোনদিন তোমার কথা অমান্য করবে না এই খবরদার আমার সৎ ছেলে কবে না সৎ ছেলে কবে না এই মা আর নিষেধ করো নাহলে কিন্তু একটা অঘটন হয়ে যাবে কিন্তু জামাল তুই চুপ কর তো চুপ কর তুই ভাত খা এই যে মা এই যে কামাল যে আজে বাজে কথা কইতেছে এরকম কথা যদি আবার কয় তাহলে কিন্তু খবর আছে ওর কই দিলাম আমি তো জানি যে তুই আমার কথার কোনোদিন অমান্য করবি না কিন্তু তোর কাছে আমার একটা আবদার আছে কি শোন তুই থাকতে আমার এই কামালের কোনোদিন যেন কোনো ক্ষতি না হয় তুমি কইছো না মানে এর আগেও তো কইছো দরকার বলে নিজের রক্ত দিয়ে দিমু তারপর আর ক্ষতি আমি দিমু না কি মনে করছো তুমি ভাই তোর রক্ত দেওয়া লাগবো না আমি ফুল বানুলে পছন্দ করি তুমি তারা আমার ঘরে এনে দাও আমার সাথে বিয়া দিয়ে দাও দেখছো একটু সরমরম আছে আমার বড় ভাই না তুমি মানা কেমনে করে কয় এসব কথা কি করে দেখছো ঠিক আছে ও যখন ফুল ফুলবানুরে পছন্দ করে তাইলে ফুল বানুর লগে ওর বিয়া দিয়া ফুল বানুরে আইনা দে ওর সুখই তো আমার সুখ ঠিক আছে মা তুমি যখন কইছো ওর লেগে আমি ফুল ফুলবানুর আইনা দিব ওই বানুর লগে সংসার করব একটা কথা মনে রাখবা পৃথিবীর গতি উল্টা পাল্টা যেতে পারে আম গাছে জাম হইতে পারে কলা গাছে লিচু লিচু গাছে কাঠল হইতে পারে কিন্তু তোমার কথা ফল বই বিফলে যাইতে আমি দিমু না দিমু না আচ্ছা বাবা ঠিক আছে এনে এইবার দুই ভাই মিলা ভাত খায় নে গরম লাগতো তো পয়সা আর বাতাস করা লাগবে নি খাই না রাখ তো পাখাটা রাখ আচ্ছা, এক একাতে বাতাস হ্যাঁ, তোমার দুই কথাই রাখতেছি তুমি ভাত খাইতে গেছো ওটাও খাইতেছি তুমি বাতাস করতে গেছো ওটাও করতেছি দাও হ্যাঁ হ্যাঁ খুব ভালো বলা দাও ওই মানু ওই ফুল মানু কই আছিস তুই বারো ফুল মানু কি ঘটনা কি কি হয়েছে সাত সকাল বেলা এরকম আমার নাম ধরে চিল্লাইতেছো কেন শুক্রবার তো শিখে পারবো না আসলে তো এতটুকু এখন হাতে পায়ে বড় হইয়া পোলাকে মাথা খারাপ করতেছস পোলাই তোর দিকে তাকায় পাগল হয়ে যায় কি ঘটনা কি কি পাইছস তুমি আমার দিকে তাকায় কথা না কেন হ্যাঁ খাইলে কাম নাই তোর দিকে তাকামু পোলারা তোর দিকে তাকায় হ্যাঁ তো পাগল হয়ে যায় এরপর আমি তাকে আমিও পাগল হই আমার ছোট ভাই কিন্তু পছন্দ করে কয়ে দিলাম আমার কোনো কথা নেই দেখ ফুলবানু বেশি ভাব নিস না আমার ছোট ভাই আমার খুব আদরের ছোট ভাই তোর পছন্দ করছে আমি আমার ছোট ভাইয়ের জন্য বিয়ার প্রস্তাব নিয়ে তোর বাড়িতে আইছি এই তোমরা কি মগারপুর লোক পাইছো হ্যাঁ তোমরা যা কইবা তাই হইব তোমরা কি জানো না যে আমার আব্বাই কাশ্মীর লগে আমার বিয়ে ঠিক করে রাখছে মাই কইছে কামাল লগে তোর বিবাহ হইব মাই কইছে পৃথিবীর গতি উল্টা যেতে পারে আম গাছে জাম ধরতে পারে জাম গাছে কাঁঠাল লিচু গাছে কমলা ধরতে পারে কিন্তু আম্মার কথা মার কথা বিফলে যাইতে আমি দিমু না মায় যা কইছে তাইব কামাল লগে তোর বিবাহ হইব শেষ দেখো জামাল ভাই বাড়ির উপরে আইসা এরকম মাস্তানি দেখায়ও না ঠিক আছে আমিও দেখবো কোন পলায় তোরে বিয়া করতে হয় কারা তো বুকের পাড়া দরকার বলে রক্ত রক্তি হয়ে যাবো গা হুম কথাটা মনে রাখিস আমি বই আমি কাম করছি আজকে অনেক হেভি কাম করছি বুঝছ আমি ফুল বানরে এমন থেট দিছি এমন থেট দিছি দিছি কাশেম রে বিয়ে করার আগে মনে করতে সাতবারও ভাববো আরে এটি তুমি কি করছো ফুল দেখে থেট দিছো কেন আরে থেট দেওয়া দরকার ছিল কাশেম রে কোনো চিন্তা করিস না কাশেম রে খালি সামনে পাইলে আরে এমন থেট দিমু আর কাপড় চোপড় দিতে দেবো না ভাই কুরবান আমার চোখের ঘুম আরাম করে দিছে পরে না পাইলে আমি বাঁচবো না ভাই এই এরকম কথা কবি না মা হলে কিন্তু অনেক কষ্ট পাইবো আর মা কষ্ট হলে কিন্তু আমি একদম সহ্য করতে পারবো না আচ্ছা আচ্ছা ভাই তুমি কও তো ফুলবানোর ভিতর কি আছে ওই ফুলবানোর মধ্যে কি আছে আমি জানি ফুলবানোর মধ্যে আমি ঢুকছি হ্যাঁ আমি কেমনে কমু ভাই তাহলে আমি ওর ভুলতে পারি না কেন শোন কোনো টেনশন করবি না তোর বড় ভাই বাইচে থাকতে ফুল বানুর লগে তোর বিয়া কেউ ঠেকাতে পারবো না আম গাছে বেল ধরতে পারে বেল গাছে আম ধরতে পারে কাঁঠাল গাছে লিচু কলা গাছে বড়ই কিন্তু তোর লগে বিয়া কেউ ঠেকাইতে পারবো না না দশটা টাকা ছিল কোন টাকা পয়সা তুমি যাও অসুবিধা নাই মার কাছে লোক কি হয়েছে মনটা খারাপ করে বসে আছো কেন আব্বা ওই যে কামালের সৎ ভাই জামাল আছে না হে আমরা থ্রেড দিয়ে গেছে ঠিক আছে সেটা আমি দেখতেছি ওই জামালের গায়ে কত রক্ত আছে আমার মা জননীর বিয়া কিভাবে ঠেকায় তারপর আব্বা এগো ভাবসাব আমার ভালো ঠেকতেছে না দেখো মা জননী তুমি এই জামালের ফাঁকা ফায়ারে কোনো ভয় পায় না আমি জব্বার মণ্ডল ওই জামালরে সাহেস্তা করা আমার জন্য ওয়ান টুর ব্যাপার আব্বা ওদের ভাবসা ভবন ভালো ঠেকতেছে না আপনি যত তাড়াতাড়ি সম্ভব কাশেমের সাথে আমার বিয়েটা সেরে ফেলেন তুমি কোনো চিন্তা করো না আমি দেখতেছি ওই জামাল কত বড় মাস্তান হয়েছে ঠিক আছে আব্বা আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন সামাল বেশি বাড়াবাড়ি শুরু করছে মা না করছে বলতে না কামালে ঘুমাইছে কোনো মশা কামড় দিলে আর মশাটা মারতেইব সুতরাং ঘুমানো যাবে না দেখি মশা টশা বসতে কিনা আর যদি মশায় খায় তাহলে কেমন হইব একটা মশা খাওয়ান যাবো না মায় করছে মশা সব বাইরে ফেলে দেব ভূত আবার থাবড়াইছে মা ভূত আবার থাবড়াইছে ওরে না ভূত না ভূত না মায়া মারে কছিল তোর শরীরে যেন মশা না বসে বুঝছস এই যখন তোর মশা মারতে গিয়া হঠাৎ দেখি তোর গালের মধ্যে এত বড় একটা মশা ওইটা মারতে গেছিলাম মারতে গিয়া তোর গালের মধ্যে জোরে একটা থাবড় দেওয়া হয়েছে বুঝছস কি তুই আর থাপড় মারছস মাই তোমারে কইছে আমার থাপড় মারতে কইছে হ্যাঁ উমা এত জোরে মারছে মা ওরে বুঝোস না মায় তোমারে কইছে মায়ের মায়ের কথা পালন করতে গিয়ে তুই অঘটনটা করছে আমি তোরে কি অঘটন ঘটাইতে কইছি না মশা মারতে কইছি আমার তো কোনো দোষ নাই আমি কি হুদু থাপড় দিছি সব দোষ হইতেছে মশা এই ফাজিলের বাচ্চা হারামজাদা মশার লিগা এই ঘটনাটা ঘটলো মশারে একদম শুই দিয়ে গুতা মারলে লইতে ইচ্ছা করতেছে আরে হইছে অনেক রাত হইছে এবার তোরা দুজনে ঘুমাতো আর কথা কইছ না আমি এবার ঘুমাবো ও বড় গো মাই গোসে তোর মশার তোমার মশার পুষ্টি মারতে তুমি হো তোর নাম করছো হো তুমি আবার আমাকে জ্বালাবা আমি জানি আমি তোর খাবার তুমি না দেখো মাই করছে না মশা আমি আইলে ফুদিয়া উড়াই দেবো ফুদিয়া বাতাস করে উড়াই দেবো তোমার গো মাই করছে না মা মায় মায় করছে ঘুমা এই খারাপ টাইম নাই কম এই তুই কি এমন বীর পালন হয়ে গেছিস যে তোর ভাইয়ের লগে আমার মায়ারে বিয়ে না দিলে তুই রক্ত গঙ্গা বয়া দিবি আচ্ছা আচ্ছা ঠিকই আমার ভাইয়ের লগে যদি আপনার মায়ের বিয়ে না হয় তাহলে রক্তের বন্যা বয়া দিব ও তোমার শরীরের রক্ত খুব গরম না তোমার শরীরে রক্ত আছে আর আমাগো শরীরে ডিজেল কেরোসিন আছে না মা কইছে কামাল লগে ফুলবানু বিয়ে হইব হইব আমার মার হুকুম এই তোর মায়ের হুকুম তোর মা কি মহারানী ভিক্টোরিয়া যে সে যা কইব তাই হইব আর তোর তো আপন মা না সৎ মা আমার চাচা মুখ সামলা কথা কবেন সে যা কইছে তাই হইব হরিণের কথা তো লাভ পারিস না শেষে কিন্তু আগুনে পুড়ে মরবি আমি অত কিছু বুঝি না চাচা আমার সাফ সাফ কথা কামালের লগে ফুলবানুর বিয়ে হইব আর যদি বিয়া না হয় রক্তের বন্যা বয়ে যাবো গা ওকে ফাইনাল মায় করছে আমিও কামালের লগে বিয়ে দিব না আমার মায়ারে কাশেমের লগে বিয়ে দিব পারলে ঠেকাস ওকে চাচা সময় মতো দেখা যাবো ফুল বানুর বিয়া কার লগে হয় আসি আসসালাম আলাইকুম এ যা যা দেখা যাইব রক্তের বহুত তেজ হ্যাঁ, হ্যাঁ এই তেজ থাকবো না ঘন্টু সরাও হ ফুলবানু কি যাও না না তুমি এমন করে ঘুমটা কাশেমের ঘরে বউ হয়ে যাবা আর এটা আমি মাইনা নেবো তুমি আমার পাগল পাইছো তুমি আর তোমার বড় ভাই আমার কি পাইছো হ্যাঁ আমি কি তোমাকে হাতের খেলনা পুতুল যখন খুশি তেমনি খেলবা নাচাইবা হ্যাঁ সমস্যা কি দেখো ফুলবানু তোমারও যদি আমি না পাই কসম রূপাইকে দেবো না কি কি করবা তোমরা হ্যাঁ কি করবা শুনি কি করুন তোমার জন্য আমি মরতে পারি মারতে পারি কতটা হিংস্র হইতে পারি সময় হলে কিন্তু বুঝাই দিন দেখো তোমাদের দুই ভাইরা আমি অনুরোধ করে কইতেছি আমার জীবনটারে নিয়ে সিনিমিনি খাইল কেন তুমি আমার ঘর বউ হলে সমস্যা কোথায় হ্যাঁ কি না আমার কি না কি যার অভাব আছে আমার শোনো আমি কাশেমরা ছোটবেলা থেকে ভালোবাসি আমি বিয়ে করলে ওই কাশেমরে বিয়ে করব হাই আমি তোর ছোটবেলা থেকে ভালোবাসি আমার বিয়ে করলে সমস্যা আচ্ছা শোনো শোনো তোমার ভালোবাসাটা হইতেছে একতরফা আমি তোমারে কোনোদিনও ভালোবাসি নাই আমি এসব একতরফা দুই তরফা বুঝি না বউ হলে আমার ঘরের বউ হইবি অন্য কারো ঘরে না মনে রাখিস করে আরে হইছে আর পার্টি তৈব না যাইবার গে ঘুমা অনুমা তুমি কইছো না কামালের লগে ফুল বানুরে বিয়া দিতে তোমার আমি কথা দিলাম আমি ঠিকই ফুল বানুরে এই বাড়ির বউ করে নিয়ে আমু কামালের সাথে বিয়া দিয়া ঠিক আছে এবার একটু সত্য করে কথা কত তুই আমার একটু ভালোবাসিস না এটা কোনো কথা কইলা মা তুমি আমার পেটে ধরো নাই মা এরে কিউছে আমি পৃথিবীতে কেউ যদি জীবনটা ভালোবাসি এগুলো তুমি আমার মা তুমি আচ্ছা ঠিক আছে বুঝছি এবার যা মেলা রাইট হয়েছে এবার গিয়ে ঘুমা যা না না তুমি আগে ঘুমাও পাটি পা দেই আমি গিয়ে ঘুমাও না আরে পাগল পাটি তো হইব না কইলাম তো তুই গিয়ে ঘুমা পাগল আমি পাগল হ্যাঁ এটা অবশ্য ঠিক কিছু আমি পাগল তোমার লিগা পাগল আচ্ছা ঠিক আছে তুই আমার লিগা পাগল তো এখন আমি তোরে কইতাছি অনেক রায় হইছে তুই গিয়া ঘুমা যা কইতেছ মা কইছে মা জননী তুমি কাঁদতেছো কেন আব্বা আজকে রাস্তায় কামাল আবারও থ্রেট দিছে না ওই কামাল জামালের একটা ব্যবস্থা করানো লাগবে বেশি বার বেরিয়ে গেছে আব্বা ওগুলোকে শক্তিতে আপনি পারবেন না ওরা মানুষ খুব খারাপ আমরা জান মানুষে বেশি প্রশ্রয় দিলে মাথায় উঠে নাচানাচি করবো আমার এসব একদম ভালো লাগতেছে না আব্বা না মা জননী ওই কামাল জামালের মায়ের সাথে দেখা করুন লাগবে এবং তারে জিগাইতে হইব যে কি জন্যই এই জামাল কামাল রে আমার মাইয়ার পিছনে লাগাই দিছে না না না আব্বা আপনি ভুলেও এই কাজ করেন না জামালর মারে ওর জীবনের চাইতে বেশি ভালোবাসে শেষে আবার একটা অঘটন ঘটে গেলে কোন দিক দিয়ে কি হয়ে যাবে আব্বা আপনি এই কাজ করেন না তাহলে আমি আর কি করব চুপচাপ থাকেন দেখা যাক কি হয় ঠিক আছে এটা লোক তুমি কোনো মন খারাপ করো না কয়েকদিন তুমি বাড়ি থেকে বাইরে হইবে না অনেক রাত হয়েছে শুয়ে পড়ো মাঝে জন্য ভাইয়ের জিনিস নিয়ে টানা আসতে করতেছস কে কি তোমার ছোট ভাইয়ের জিনিস মানে কি কইতে চাও তুমি চিনো না না নাকামি করো একটু বিষয় মাথা ভাবাই না কিন্তু তুই জানোস না ফুল বানুতে আমার ছোট ভাইয়ের প্রেমিকা আরে তুই কোন সাহসে বিয়া করতে চাস একটু মানে ও ফুল বানুকে ফুল বানুর বাপ তোমার ছোট ভাই নামে দলিল করে দিছে ওই বেশি কথা কষ্ট কিন্তু কাশ্যা বেশি মাতিস না বেশি মাতলে কিন্তু আয়ু থাকতে থাকতে তুই মরে যাবি গা এই শোনো এই কাশেম এই কাশেম তোমার মতো জামাল আর তোমার ছোট ভাই কামাল রে একটু ভয় পায় না শোন তুই যদি ফুল বানরে বিয়া করস বাসর রায় তুই তোর অপমৃত্যু হইব এমন বিন বাজামু হাফে কামরে তোরে মারবো সময় আসুক সময় আসলে সেটা বোঝা যাইব তুই মানুষ চিনস না রে কাশ্যা তুই কিন্তু যাবি ফাইসা সহ্য করছি আমি আর সহ্য করবো না এইবার আমি চিন্তা করছি ফুল বানুরে কান্দ করে তুই লাইন না তোর সামনে এনে করে ফালাবো এরপর কাজই আইন না তোর লগে বিয়া দিয়ে দেবো বুঝছস কি হয়েছে তো কি হয়েছে মানে কি কর পাতু তো বড় ভাই না পেতপ ও তো কষ্ট হইতেছে আচ্ছা পাতু পাতু পাতু আরে তোর তোর না তুই তো ওন ওই যে কাশেম কাশেম কয় ফুল বান্ডবালে বিয়ে করবো আমার কই পারলে ঠেকা কাশেম এই কথা কইছে তোমারে আর আমি ভ্যানিশ করে দিমু সুমান তার সু জাদু দিয়া ওরে পৃথিবীর থেকে নাই করে দিমু বুঝছস এরপরে মনে কর ফুল বান্ডুর আইন না তোর লগে আমি বিয়া দিয়ে দিমু ডাক ঢোল পিড়াইয়া বহুত মানুষ দাওয়াত দিয়া এরপর তোর বিয়া দিমু ভাই তুমি চুপ থাকো যা করার আমি করবো যা করার তুই করবি মানে আমি তোর বড় ভাই আমি থাকতে তুই করবি কেন মা কইছে না তোর কোনো ক্ষতি হতে হবে না কইলাম তো ক্ষতি আমার হইব না যা করতে হবে এবার ওগ হইব আচ্ছা ঠিক আছে যা করবি খুব ঠান্ডা মাথায় করবি আমার মতো ঠান্ডা মাথায় দশটা আমি ঠান্ডা মাথায় সব কিছু করি চুপচাপ দেখো না ঠিক আছে যা করবি ঠান্ডা মাথা করবি আমার মতো ঠান্ডা মাথায় করবি না ঠিক আছে যা আর তোর ডাকবি চুপ করে আমার ডাকবি একদম খারাপ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা কালকেই ফুলবনের লোক আমার বিয়ের ব্যবস্থা করেন কও কেন ওরা কি তোমার থ্রেট দিছে নাকি হ আচ্ছা ওই জামাল আমার রাস্তা দাঁড় করে থ্রেড মারছে থ্রেট দিছে এইটা নিয়ে কোনো চিন্তা করো না দাঁড়াও আমি ওগো নামে কেস করো ওগো লাল দালানের ভাত খাওয়ামু আচ্ছা আচ্ছা ওই জামালের থ্রেড আমি ভয় পাই না আপনি কালকেই ফুলবনের লোক আমার বিয়ের ব্যবস্থা করেন কালে আমি ফুলবনের বিয়ে করুম যদি ওরা বিয়েতে এসে কোনো ঝামেলা করে ঝামেলা করবে তাই না তাহলে ওরা মরবে না আমি মরবো শোনো একটা কাজ করো তোমরা বিয়ে করে ওই ফুলবানুর খালার বাড়িতে গিয়া কয়দিন থেকে আসো কি কইলেন ওই জামাল কামালের ভয় আমি গ্রাম ছেড়ে চলে যাবো আপনি সব চিন্তা বাদ দিয়ে কালকে বিয়ের ব্যবস্থা করেন কালে আমি ফুলবানুর বিয়ে করবো আমি যখন কি করি আমার মাথার মধ্যে কিচ্ছু ঢুকতেছে না আরে ওরা দুই ভাই তো মাথা মোটা পাকর বুয়ার গোবিন্দ অসভ্য খবর শুনে আসে কি যে অঘটন ঘটায় ফেলে অঘটন করবে তাই না স্যার আপনি কালকেই ফুটবলের লোক আমার বিয়ের ব্যবস্থা করেন বাকিটা আমি দেখতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এত অল্প সময়ের মধ্যে কিভাবে যে কি করি চিন্তার মধ্যে পড়ে গেলাম দেখা যাক জামাল জামাল হ্যাঁ? শুনে যা শুনে যা তাড়াতাড়ি শুনে যা আরে কামাল তো কই জানি বাইরে গেল ওই যে একটা পোলা আইসা কি জানি খবর দিল যে ওই ফুলবানোর কোনানে জানি বিয়া ঠিক হচ্ছে নাকি আর কামাল ওই যে কোমরের মধ্যে কি জানি একটা ঢুকাই নিয়ে বাইরে গেল না কও কি বা হ্যাঁ, আমি দেখতেছি আমি দেখতেছি তুমি কোনো চিন্তা করো না আমি থাকতে আমার কোনো ক্ষতি হতে দিব না আর তুমি নিশ্চিন্ত থাকো আমি দেখতেছি ও তুই মুখে রাইট মারতেছিস তুই ফুলবানুরে বিয়ে করবি ফুলবানুরে বিয়ে করবো না ক্যাক তুই আমার ফুলবানুর বিয়ে করবি তোর ফুলবানু ফুলবানু তোর শুয়ারের বাচ্চা শুয়ার না ছুরি দিয়া কাশেমরে পার দিছে মরে যাবো কেমন কি করতেছস করছে তুই এটা কি করলি বাপ কেন করলি তুই এটা কেন করতে কি হয়েছে শুনে আমার মাথা গরম হয়ে গেছে মাথা রক্ত ডেকেছে আমি ওরা খুন করছি ওরা ওরা আমি ফুল মানুষটা পাইতে দিব না আমি খুন করে ফেলছি মা এখন কি হইব বাপ এখন কি হইব তুই খুন করার আগে একবারও চিন্তা করলি না যে তুই আমার কাছ থেকে হারাই গেলে আমি কি নিয়ে বাঁচবো কি নিয়ে বাঁচবো তুই তো কি করলি এখন তো পুলিশ আল্লাহ গো আমার মাথা ঘুরতেছে করতেছে রক্ত দেখলে কোনো লাগে মা তুই তো সারা জীবন আমার কথা শুনছস আজকে আমার একটা কথা রাখবি বাপ কি মা কি কথা এই কালকা যখন কালকা যখন আমাকে বাড়িতে পুলিশ আসবো তুই বলবি যে খুলটা কামাল করে নাই তুই করছ বাবারে কামাল রে আমার বুকের থেকে যদি পুলিশে নিয়ে যায় আমি তাহলে কেমনে বাস মুখো বুঝে আমার অনেক আদরের ধন বাপ তুই ওরে বাঁচা তুই ওরে বাঁচা মা তুমি কি কও ভাই না এ না মা বাবা তুমি যখন বলছো ঠিক আছে আমি সকালবেলা পুলিশ আইলে ঘুমোবে আমি খুন করছি না ভাই না এটা তুমি করবো না না আই ছোট তুই কোনো কথা কবি না কোনো কথা কবে না আমি যা আমি তোর বড় না আমি যা কমু তাই আমি খুন করছি কোনো কথা কবি না বাবা তুমি কইছ না মা তুমি কইছো না তোমার কথা আমি কোনোদিন বলছি আর মা কইছে মা যা কইছে তাই হইব মা তুমি যা করছো আমি তাই করবো আমার কইছে কইতে আমি তো না কইয়া পারি আমি তো পাগল মানুষ পাগল কয় না পাগলের কোনো বিশাল নাই তো আমি সকালে ঘুমো যে আমি খুন করছি খবরদার তুই কোনো কথা কবি না আমি খুন করছি ঠিক আছে বা ঠিক না মা পাগল পাগল না পাগলের কোনো মা কইছে যাই তোমরা ভালো থেকো আর আমার লেগে কোনো চিন্তা করো না আয় ছোট মারে কিন্তু দেখে রাখবি একদম যদি মার কিছু হয় যাই মা যাই তোর তুই জলা চলে দিলি মা তুই কি করল আমার আমি তো ভীষণ ভাই কি করল মা তুমি কেমনে পারলো মা আসামি জামালের নিজ মুখের স্বীকারোক্তি এবং সমস্ত সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে প্রমাণিত হয় যে অভিযুক্ত আসামি জামালি কাশেমের হত্যাকারী তাই এই আদালত বাংলাদেশ দণ্ডবিধি তিনশো দুই ধারা মোতাবেক আসামি জামালকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল মা ওমা মা কই আছো আমি জামাল মা জামাল আসছিস বা বাবা তোমার লোকে আমি শেষ দেখা করতে আসছি আমার কালকে রাত বারোটা এক মিনিটে আমার ফাঁসি হইব এরা আমারে করলো তোর শেষ ইচ্ছে কি আমি কোথায় আমার শেষ ইচ্ছে আমার মায়ের দেখবো মা তুমি আমার দিক থেকে মুখ পুরে ওইদিকে তাকার চোখে তাহলে আমি তোমার কেমনে দেখবো মাগো আমি তো তোমার দেওয়ার লেগে আইসি মা আমি তোমার দেখা যাবো কিন্তু আমার পেটে দরজ নাই কিন্তু তুমি আমার আপন মায়ের চেয়ে অনেক বেশি আমি ধর আপন মায়ের চেয়ে অনেক বেশি ভালোবাসি এই ছোট শোন মারে কিন্তু কষ্ট দেবে না তুমি যদি মারে কষ্ট দেয় আমি মহিলা আমার আত্মায় কিন্তু শান্তি পাইব না চুপ করবা চুপ কর আমি আর সহ্য করতে পারতেছি না আমি যে কি ভুল করছি ও মা মা তুমি আর কান্দ না তুমি আমার এখন হাসি সঙ্গে বিদায় দাও আমি তো আর কোনোদিন তোমার এই হাসি মুখ মায়া মুখ দেখতে পারবো না তুমি হাসি মুখে আমার বিদা দাও আমি পরের সময় হাসি মুখে মরতে পারবো তোমার না আমি মনে করে হাসি মুখ মনে করে আমি মরতে পারবো মা বাপ আজকাল শেষবারের মতো তুই আমার একটা কথা রাখবি তোরে আবার বাঁচতে হবে রে বাপ এই প্রথমবার আমি তোমার কথা রাখতে পারলাম আমার তুমি ক্ষমা করে দিও আমার বিদায় দাও আসিবা